ওই চুপ কর এ Pushpa Pushpa I love you Pushpa I love you বাচ্চা আওয়াজ করো না এ Pushpa I love you I love you বাচ্চা চুপ আই লাভ ইউ বলিস না আমি একজনের হয়ে গেছি আমি শুধু আবে চপ আমি তোদেরকে কিছু বলছি না বলে তোরা কি ভেবেছিস আমি যখন বাড়িতে যাই আমার বউ আর বাচ্চা আমাকে দেখে থর থর থর থর করে কাঁপে এটাই হচ্ছে আমি এটাই হচ্ছে আমি চুপে যাও চুপে আমার ভালো বাচ্চা চুপে আরে তুই স্কুলে চলে এসেছিস আমি তোমার বউ আমি যখন তখন স্কুলে আসতে পারি তোমাকে আবার জিজ্ঞেস করতে হবে নাকি চলো জলদি ঘরে রান্না করতে হবে আর বাচ্চাকেও তুমি নেবে চলো আমি পারবো না আমাকে বাচ্চাকে পড়াতে হবে স্কুল ছুটির পর আমি যাচ্ছি চাকরিটাও তো করতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ লোকের বাচ্চাকেই পড়াও নিজের বাচ্চাকে পড়াতে হবে না কাজ বাজ তো করিস না সারাদিন টিভি তো দেখতে থাকো শুধু একটু বাচ্চাটাকে নিত নু যেন বিশাল কিছু করে লিছু ওয়াহ হ্যাঁ তাহলে আমাকে বিয়ে করছো কেন একটা নকরানি তাহলে রাখতে পারতে দু টিভি কে দেখে লিছি তুমি তো মরেই যাচ্ছ আর সাথে কুত্তা কেন এনেছিস এ কুত্তা নয় এ আমার হচ্ছে ভাই সব সময় সুখ দুঃখে আমার পাশে থাকি ওয়াহ ওয়াহ এখন স্বামী কুত্তা আর কুত্তা ভাই ওয়াহ বা বাবা ওয়াহ কি বা বাবা ওয়া করছো ভাই বোনের এই রিস্তাটা তোমার পছন্দ নয় তো আজকেই শেষ করে দিচ্ছি মেরে দে তাহলে আমার ভাইকে এই নাও ধরো আরে আরে আমি ছাড় ওকে ছেড়ে দে তোকে মরতেই হবে ধর ওকে সকাল থেকে দশ বার হেগে জ্বালাতন করছে আমাকে আমার মা চুপ কর চুপ হব আমি আমি হ্যাঁ কেন চুপ হব আমি হচ্ছে আজকের মেয়ে বাস আর চিল্লাবি না আর যদি চিল্লাস তাহলে আমার ভিতরের জন্তু জেগে যাবে বলছি আমি কি জাগতে না বলছি নাকি আমি এত ইঁদুরকে ভয় করি না বাড়িতে আমি একটা শর্তে বাড়িতে যাব বল কি আমার জন্য চাউমিন নিয়ে আসবে বলো চল ঠিক আছে ওহো আমি সন্ধ্যায় চাউমিন খাবো আমি সন্ধ্যায় চাউমিন খাবো কি মজা আসবে ওহো আবে কি করছিস বে কাঁদে না আমার বাচ্চা লে লে লে লে লে লে লে লে কাঁদে না আমার বাচ্চা আবে মারছিস কেন বে আমার বাচ্চাকে যদি লেগে গেত তুই আমার ছাত্রদের সামনে আমাকে বেজ্জেতি করছিস এখানে কি তোমার ইজ্জত ছিল নাকি মনে হচ্ছে মাস্টারমশাইয়ের ঘরেও ইজ্জত নেই চল করে দিছিস তো বেজেতি অপমান কি আছে এখানে হ্যাঁ? কি আছে এখানে মাস্টার মশাই এ আমার হচ্ছে বউ বউ হুম বউ বলে কি আছে পূজা করতে হবে নাকি ওকে এটা হচ্ছে ক্লাসরুম তোমার বাড়ি নয় মুখ উঠিয়ে চলে এসেছি এখানে যাও এখান থেকে বাইরে তুই আমাকে নিয়ম কানুন শেখাচ্ছিস চল ভাই তোর বোনের ইজ্জত বাঁচা হুম এ কুত্তা তোমার ভাই এ তো কুত্তা না এ তো হচ্ছে ইঁদুর ইঁদুর পুরা ইঁদুর